এটাই হচ্ছে রেগুলার পুশ আপ গাইজ এটাই হচ্ছে সঠিক ফর্মের সাথে সঠিক টেকনিকের সাথে পুশ আপ তো এটাই সঠিক ফর্ম আর সঠিক টেকনিকের সাথে পুশ আপ তো এই গাইজ গুড মর্নিং আমি গৌতম তোমাকে স্বাগতম আমার আর একটা নতুন ভিডিওতে তো আমি আসছি এখানে ব্যায়াম করতে এক্সারসাইজ করতে এসেছি তো আজকে আজকের ভিডিওর টপিক হচ্ছে আজকের তো তো গাইজ আজকের ভিডিওর টপিক হচ্ছে যে পুশ আপ যারা যাদের ওজন অনেক বেশি তারা পুশ আপ কীভাবে করবে তো সেই নিয়ে আজকে কথা বলবো তো আজকে আমরা যেটা যেটা আমি বললাম সেটা হচ্ছে যারা মোটা যাদের ওজন অনেক বেশি তারা কিভাবে পুষপ দিবে তো তো প্রথমে আমাদের কি করতে হবে ভাই প্রথমে আমাদের কি করতে হবে কার্ডিও করতে হবে আমাদের ওয়েটটা কিভাবে লুজ করা যায় সেদিকেও ধ্যান রাখতে হবে তারপরে আমরা এক্সারসাইজ করার প্রথম ধাপে যাব মানে প্রথম ধাপ আমাদের কার্ডিও তারপরে আমরা কিভাবে মেজারমেন্ট নিতে হবে হাতের মেজারমেন্ট কিভাবে নিতে হবে হাত কোথায় থাকবে হাত কিভাবে বেরোবে মানে পুরো শরীর কিভাবে স্টে থাকবে তো সেটা আমি দেখাবো কিভাবে করতে হবে সঠিক পজিশন কিভাবে নিতে হবে সেটা আমি দেখাবো সঠিক ফর্মের সাথে পুশ না করলে কোনো বেনিফিট পাওয়া যাবে না তো সেটা আমি দেখাবো তো প্রথমে আমাদের কি করতে হবে প্রথমে আমাদের কার্ডিও করতে হবে কার্ডিও আমরা এইভাবে করতে পারি রান করতে পারি ঠিক আছে তারপরে জাম্পিং জ্যাক্সও করতে পারি এইভাবে করলাম এইভাবে পাঁচ সাত মিনিট করলাম তো আজকে থেকে যদি ট্রাই করছো তাহলে কালকে থেকে যদি ট্রাই করবে তো প্রথমে পাঁচ সাত মিনিট এইভাবে করবে এক্সারসাইজ করবে রান একটু দৌড়বে বা জাম্পিং জ্যাক্স করবে যারা বাড়িতে করো তারা তো দৌড়ানোর জায়গা নেই তো জাম্পিং জ্যাক্স এইভাবে আমি যে হাই নিটাস দেখালাম তো এইভাবে করতে পারো তারপরে পাঁচ সাত মিনিট এইভাবে তারপরে নেক্সটে গ্যাস আমাদের এইভাবে ওয়াল পুশ আপ করতে হবে ওয়াল পুশ আপ শরীর স্টেট থাকবে এইভাবে তো স্লোলি স্লোলি এইভাবে করতে হবে এইভাবে প্র্যাকটিস করার পরে তারপরে এইভাবে ট্রাই করবে দেখো তারপরে এইভাবে ট্রাই করবে নিটাস করে আমাদের কোরবরিটাকে না ভিতরে মানে ভিতরের দিকে টেনে রাখবে হ্যাঁ তারপরে আর আর একটা কথা এই যে যে শোল্ডারের থেকে যে হাতটা আছে হাতের পজিশন একদম সোজাসুজি থাকবে হ্যাঁ আর একটু বাইরে থাকবে হাতের পজিশন শোল্ডারের পজিশন একটু সোজাসুজি আর হাতটা একটু বাইরে হালকা বাইরে বেশি না তো হালকা বাইরে থাকবে তারপরে তারপরে আমাদের এলবোটা বাইরের দিকে যাবে না বাইরের দিকে যাবে না আমাদের এলবোটা এই ভিতরের দিকে আসবে হ্যাঁ ভিতরের দিকে এইভাবে আসবে আর ব্রিদিংটা ব্রিদিংটা নেওয়ার সময় কি করতে হবে ব্রিদিংটা নেওয়ার সময় নিচে যাওয়ার সময় টেনে নিতে হবে উপরে ওঠার সময় ছেড়ে দিতে হবে তো এইভাবে করতে হবে তো এইভাবে করতে হবে তো এইভাবে আমাদের এই পজিশন নিয়ে এইভাবে করলে এইভাবে করলে কয়েকদিন নিটাস করে নিটাস করে করলে কয়েকদিন তারপরে এক সপ্তাহ যদি এইভাবে এইভাবে যদি এক সপ্তাহ প্র্যাকটিস করো না তোমার শরীরে স্ট্রেন্থ এসে যাবে রেগুলার পুশ আপ করার এই পুশ আপ করার স্ট্রেন্থ এসে যাবে রেগুলার পুশ আপ করার স্ট্রেন্থ এসে যাবে তোমার শরীরে তারপরে কি করবে তারপরে হচ্ছে তারপরে হচ্ছে এইভাবে এক সপ্তাহ প্র্যাকটিস করলে প্রতিদিন এইভাবে করার পরে এক সপ্তাহ প্র্যাকটিস করলে তারপর অটোমেটিক তুমি পুশ আপ দিতে পারবে রেগুলার পুশ তারপরে পুরো শরীর স্ট্রেট পুরো শরীর স্ট্রেট হাতের মেজারমেন্ট আগেই বলেছি এইভাবে নিতে হবে তারপরে হাতের যে এলবোটা আছে বাইরের সোজা এইভাবে যাবে না এইভাবে আসবে এইভাবে আসবে মানে নিচে উঠার সময় নিচে যাওয়ার সময় ছেড়ে মানে ইন করতে হবে ভিতরের দিকে নিতে হবে উপরে উঠার সময় ছেড়ে দিতে হবে তারপরে আরেকটা কথা হচ্ছে আর যখন আমরা নিচে যাবো একটু স্লোভাবে উপরে ওঠার সময় একদম একবারে উপরে ওঠার সময় নিচে যাওয়ার সময় স্লো ওঠার সময় এক সেকেন্ডে তো এইভাবে ঠিক আছে তো এইভাবে পুষ আপ এটাই হচ্ছে রেগুলার পুষ আপ গাইজ এটাই হচ্ছে সঠিক ফর্মের সাথে সঠিক টেকনিকের সাথে পুষ আপ তো এটাই সঠিক ফর্ম আর সঠিক টেকনিকের সাথে পুশ আপ তো ভিডিওটা ভালো লাগলে গাইজ ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ভিডিওটা ভালো লাগলে লাইক করো ভিডিওটাকে তো nine ninety four point five percent মানুষ আমার ভিডিও দেখো গাইজ ভিউয়ার্স আমার ভিডিও দেখো বাট সাবস্ক্রাইব করো না তো প্লিজ সাবস্ক্রাইব করো ninety four point five percent আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তো প্লিজ সাবস্ক্রাইব নিচে যে লাল রঙের বটনটা আছে সাবস্ক্রাইব বটনটা তাতে ক্লিক করো উপরে অল নোটিফিকেশানে ক্লিক করো তো আমার ভিডিও তোমার মোবাইল স্ক্রিনে যাবে সবার আগে ঠিক আছে সবার আগে তোমার কাছে পৌঁছে যাবে আমার ভিডিও তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব তো দেখাবে নেক্সট ভিডিওতে বাই